من يرى وجهك يسعد يا كريم الوالدين যে ব্যক্তি ইমান নিয়ে আমার নবীর একবার চেহারা দর্শন করতে পারে আমার নবীর যদি ইমান সাথে রেখে যদি একবার নবীর চেহারা যদি কেউ দেখে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেয় হজরত সাইদিন ইব্রাহিম আলহি সালামের তৌহিদ চর্চা আমাদের নবীজির তৌহিদ চর্চা এই প্রতিমা মুক্ত এই পৃথিবী তারা গড়িয়েছেন ঠিক কিনা বলুন আপনারা জানেন সুরায় আম্বিয়ার ভিতরে লম্বা ইতিহাস রয়েছে হজরত ইব্রাহিম এই পৃথিবীকে মূর্তি মুক্ত করেছেন এই পৃথিবীকে মূর্তি প্রতিমা মুক্ত দেশ গড়েছেন হজরত না ইব্রাহিম আলাই ইসলাম আপনারা জানেন মক্কা বিজয়ের দিন আমার নবীজি এই মক্কাকে মূর্তি মুক্ত করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুহান তিনশো ষাটটি মূর্তিকে একে একে ভেঙে চোরমার করে কার ভিতরে তাওহিদ প্রতিষ্ঠা করেছেন লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী বলেন আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই আর আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল আমি হল্লাম আল্লাহর প্রেরিত দূত আমি হল্লাম আল্লাহর প্রতিনিধি তোমাদের প্রতি আমি এসেছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিমের শিক্ষা আমার নবীর শিক্ষা তাওহীদের শিক্ষা তাওহীদ কি আমানত সিনু মে হাই হামারা আশা নেহি মিটানা নামো নিশা হামারা এই অন্তরের ভিতরে তাওহীদের শিক্ষা প্রতিটি মুসলমানদের মুসলমানের হৃদয়ে গেতে আছে সুতরাং আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার নবীকে অপমান করে আমার নবীজিকে অপমান করে এই তৌহিদের শিক্ষা থেকে মুসলমানদেরকে কখনো পৃথক করা যাবে না ঠিক কিনা বলো তৌহিদ এই পৃথিবীতে কেমন পর্যন্ত ইসলাম ছিল আছে থাকবে ঠিক কিনা বলুন আপনারা জানেন একটা বিষয় আপনাদেরকে না বললে আপনাদের ভালো লাগবে না সারা পৃথিবীতে এখন মুসলমানদের স্লোগানে স্লোগানে পৃথিবী মুখরিত ভারতের দুইজন নেতা তারা তাদের জায়গা থেকে আমার নবীজি এবং মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের রুহানি আম্মা জানকে নিয়ে তারা অপমানজনক মন্তব্য করেছেন সমস্ত পৃথিবীবাসী তার যার যার তাদের অবস্থান থেকে তারা প্রতিবাদ জানিয়েছে আমরাও আমাদের জায়গা থেকে একজন মুসলিম হিসাবে একজন নবীর উন্মত হিসাবে আমরা সর্বোচ্চ নিন্দা জ্ঞাপন করছি ঠিক কিনা বলি এই নিন্দা কেন আমরা জানাবো এই নিন্দা কেন আমাদেরকে জানাতে হবে সুরাই আহজাবের তিন নম্বর আয়াতটা তেলাওয়াত করুন আল্লাহ কি বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম আল্লাহ পাক সূরা আহজাবের নম্বর আয়াতে বলেন হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ নবীরা উম্মতের কাছে নিজের জানের চেয়ে নিজের সমস্ত কিছুর চেয়ে আমার নবীজি উম্মতের জন্য বেশি ঘনিষ্ঠ উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহ পাক বলেন এই নবী উম্মতের কাছে কতটুকু ঘনিষ্ঠ আল্লাহ পাক তার একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছেন আল্লাহ পাক কে বলেন আমার নবীর যতগুলা প্রিয়তমা পবিত্রা স্ত্রীগণ রয়েছেন সকলে হলো এই উন্মতের রোহানি আম্মাজার আমার বন্ধুরা আমার আমার নবীজির স্ত্রীগণ যদি আমাদের রুহানি মা হয় আমাদের আধ্যাত্মিক যদি মা হয় আমাদের নবী আমাদের আধ্যাত্মিক পিতা উচ্চাবাস সুতরাং তোমরা আমার নবীজিকে নিয়ে অপমান করে নবীজিকে অপমাননা করেছো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান আমাদের পিতা এবং আমাদের আধ্যাত্মিক মাকে অপমান আমার বন্ধুরা আমার কবি নজরুল বলেছেন বিশ্ব নবীর অপমানে যদি না কাঁধে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন বিশ্ব নবীর অপমানে যদি তোর মনটা যদি না খাঁদে তোর মনে যদি কোনো কান্না যদি না আসে বুঝতে হবে তুই কোনো মুসলিম নয় তুই হচ্ছে একজন জ্বলন্ত মোনাফিক ঠিক কিনা বলুন তুই হলো রাসুলের দুশ্মন আমার নবীজিকে বলেছিলেন আমি নবী যদি তোমাদের কাছে তোমাদের নিজের জানের চেয়ে তোমাদের মা বাবার চেয়ে সন্তানের চেয়ে যদি আমি অধিক প্রিয় হতে না পারে আমি যদি অধিক প্রিয় না হয় তাহলে তোমরা কখনো কামিল মমিন হতে পারবে না সুতরাং আমাদের নবীজি আহাব্বু না আমাদের নবীজি আমাদের নিকট আমাদের নিজের চেয়ে মিন আনফুসিনাম অমিন আউলাদিনাম আমাদের সন্তানের চেয়ে অমিন জুরিয়াতিনাম আমাদের ছেলে সন্তানের চেয়ে ওয়ালিদাইনা সন্তানের চেয়ে মা বাবার চেয়ে আমার নবী প্রতিটি মুমিনের কাছে অতি প্রিয় উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আনতা শামসুন আনতা বদরুন আনতা শামসুন আন্তা বদরুন হে আপনি সূর্য হে নবী আপনি উম্মতের জন্য আপনি পূর্ণিমার চাঁদ আন্তা শামসুন আন্তা বদরুন আন্তা নূর আপনি হচ্ছেন এই উম্মতের জন্য পৃথিবীর সমস্ত প্রদীপের চেয়ে আপনি হচ্ছেন প্রদীপ উচ্চ দিয়ে বলুন আপনি হচ্ছেন আসমানের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সুরাইয়া তারকা আপনি হলেন আমাদের আস্তাবাজন প্রিয় হাবিবি ইয়ার সোনো ইয়া হাবিবি ইয়ার সোনো ইয়া হাবিবি ইয়া মুহাম্মাদু ইয়া ইমাম কিবলাতাইন আপনি হলেন আমাদের হাবিব আপনি হলেন আমাদের মাহবুব আপনি হলেন সকলের প্রিয় আপনি হলেন দুই কাবলার ইমাম ইমামুল কাবলাতাইন আপনি হলেন ইমামুল হারামাইন আপনি কাবা শরীফের ইমাম আপনি বাইতুল মাকদিসের ইমাম দুই কাবলার ইমাম ইমামুল কাবলাতাইনি আমার নবীজি মক্কা শরীফের যেই কাবলা ছিল ওই কাবলার ইমাম ছিলেন আমার নবী আর মেয়েরাজের রাত্রে বাইতুল মাকদিসের ইমাম ছিলেন আমার নবী সমস্ত নবীদের ইমাম ছিলেন আমার নবী সমস্ত উম্মতের ইমাম হচ্ছেন আমার নবী ইয়া ইমামাল কিবলাতাইন من يرى وجهك يسعد يا كريم الوالدين যে ব্যক্তি ইমান নিয়ে আমার নবীর একবার চেহারা দর্শন করতে পারে আমার নবীর যদি ইমান সাথে রেখে যদি একবার নবীর চেহারা যদি কেউ দেখে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেয় যেই ব্যক্তি ইমানের সাথে আমার নবীর একবার চেহারা দেখার সৌভাগ্য লাভ করে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দেই আমি এমন হাবি তোমাদের কাছে রসুল করে পাঠিয়েছি উচ্চ সুতরাং এই নবীর অপমান পৃথিবীর কেউ সহ্য করবে না কেউ সহ্য করবে না আমার নবীজিকে নিয়ে যদি অপমান করা হয় আমার নবীকে যদি অপমাননা করা হয় আল্লাহ না করুক পৃথিবীর মুসলমানরা যদি প্রতিবাদ না করে এর বিরুদ্ধে যার যার অবস্থান থেকে তার তার জায়গা থেকে যদি সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে যদি প্রতিবাদ না করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন কারণ যেই নবীকে আমার আল্লাহ কত ভালোবাসেন যেই নবীজি কেমার আল্লাহ কত প্রেম করেন কত পেয়ার করেন আমার নবীর যদি অপমান হয় এই পৃথিবীর বুকে আর যদি মুসলমানরা যদি তার কোন প্রতিবাদ না করে হয়তো আল্লাহ পাক আজাদ দিয়ে গজব দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দিবেন উচ্চ দিয়ে বলো সুতরাং আমরা মুসলিম আমরা শান্তি প্রিয় আমরা বাংচুর চাই না আমরা মারামারি চাই না ঠিক কিনা বলুন আমরা রাস্তা হাঙ্গামা চাই না আমরা গাড়ি ভাঙচুর চাই না আমরা কোন জানমালের প্রতি চাই না আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকে প্রতিটি মোমেন আপন আপন জায়গা থেকে আমরা সকলে নিন্দা জ্ঞাপন করছি তারা যেন আমার নবী এবং আম্মা জানা ইশারা দিয়ে আল্লাহ তালা সম্পর্কে যেই খারাপ মন্তব্য করেছেন তারা যেন প্রকাশ্য যেন বিশ্ববাসীর কাছে ক্ষমা আছে এই বিশ্ববাসীর মুসলমানদেরকে যে আগুনের দাবানো জ্বালিয়ে দিয়েছে ওই আগুন যেন তারা থামিয়ে দেয় আর না হয়তো তোমাদের আগুনে তোমরা পরে ছাড়কার হয়ে যাবে ঠিক কিনা বলো আন্তা আজকে সারা পৃথিবীতে আজকে আরো বিশ্ব এই নবীর এই অপমানজনক কটুক্তির জন্য নবীজির অপমানের জন্য তারা ভারতীয় পণ্যকে বৈকট করেছে তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে কারণ এই ধরনের যদি আমরা নিজের ভালোবাসা নবীর প্রতি আমাদের যে ভালোবাসা সে যদি আমরা ফুটিয়ে তুলতে না পারি তাহলে তারা সামনেও আমার নবীকে নিয়ে সে আরো নেক্ষারজনক তারা আমার নবীকে নিয়ে অপমান করা দুঃসাহস পাবে ঠিক কিনা সুতরাং আমরা সারা পৃথিবীর মুসলমান জানিয়ে দিতে চাই নবীকে অপমান করে আমাদের কলেজে আঘাত করেছেন আমাদের অন্তরে আঘাত করেছেন আমাদের মুসলমানের আমরা ভালো চোখে দেখি নাই আপনারা আপনাদের অবস্থান থেকে এর জন্য প্রকাশ্য কমাচ্ছে এ আগুনকে নিবারণের ব্যবস্থা করুন এবং পৃথিবীতে যারা এর শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছে বিশেষ করে কাতার